السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما بنعمة ربك فحدث صدق الله العظيم আজকে নবম দশম হাদিস অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত তো আশা করি তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো তোমরা দীর্ঘদিন ক্লাস থেকে দূরে থেকে তো তোমাদের জন্য অনলাইন ক্লাস অনেক গুরুত্বপূর্ণ তোমরা যদি আমাদের ক্লাসে জয়েন থাকো আমাদের ভিডিওর সাথে থাকো তাহলে ইনশাল্লাহ তোমাদের পরীক্ষার প্রস্তুতিও হয়ে যাবে এবং তোমাদের লেখাপড়ার যে ধারাবাহিকতা সেটাও ইনশাল্লাহ ঠিক থাকবে আশা করছি তো আজকে তোমাদের সামনে যে বিষয়টা আল হাদিসুস শরীফ আল হাদিসুস শরীফ তো তোমাদের আমার চ্যানেলে হাদিস শরীফের উপরে অনেক গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ আমরা ক্লাস নিয়েছি তো আজকে তোমাদের জন্য আমি যে ক্লাসটা নিয়ে এসেছি সেটি হচ্ছে হাদিস শরীফের নৈবিত্তিক বহু নির্বাচনী যে বিষয়টা এটা তোমাদের জন্য একটু অনেকের জন্য কঠিন যেহেতু তোমরা আরবিতে একটু এই অনেকেই সন্দেহ পোষণ করো বা সেই জন্য তোমাদের জন্য আজকের ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ তোমরা একটু মন দিয়ে শুনবে কিভাবে আনসার করতে হয় টেকনিক এবং কৌশলটা যদি জানো তাহলে বহু নির্বাচনী এমসিকিউ এগুলোর উত্তর দেওয়া একেবারে সহজ তো আজকে ইনশাল্লাহ আজকের ভিডিওটা যে তোমরা কৌশলটা তোমরা দেখতে পারবে যে কিভাবে অতি কৌশলে আনসার করতে হয় তা তোমরা দেখতে পাচ্ছ যে এখানে এক নং প্রশ্ন আল হাদিসের উদ্দেশ্য কি আল হাদিসের উদ্দেশ্য কি তাহলে এখানে চারটা অপশন তোমরা দেখতে পাচ্ছ ইহকালীন মুক্তি ও পরকালীন সকল খ বিখ্যাত মহাদিস হাওয়া গ ভালো আলেম হাওয়া ঘ সম্পদের মালিক হাওয়া এখানে সবগুলো কথা কিন্তু সুন্দর অনেক সুন্দর কথাগুলো এখন আমাদের উত্তর কোনটা হবে এটা তোমাদেরকে এখান থেকে বেছে নিতে হবে এখানে সবগুলো কথা সুন্দর হলে হবে না যেটা রিয়েলি যেটা বাস্তব সত্য যেটা কিতাবের সাথে তোমার বাস্তবতার সাথে সঠিক উত্তর সেটাই তোমাকে এখানে আনসার করতে হবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি এক নম্বরে ইহকালীন মুক্তি পরকালীন সফল এটা ঠিক আছে বিখ্যাত মহাদিস হওয়া ভালো আলেম হওয়া সম্পদের মালিক হওয়া তো এখানে উত্তর কোনটা হবে যে তুমি একটু বলে দেখি কোনটা উত্তর হবে সেখানে এখানে উত্তর হবে ক দেহকালীন মুক্তি ও পরকালীন সফলতা কেন কারণ বিখ্যাত মহাদিস হওয়ার জন্য সবে হাদিস পড়ে হাদিস পড়ার উদ্দেশ্য বিখ্যাত মহাদিস হওয়ার উদ্দেশ্য হয় না হ্যাঁ হাদিস পরে দেহকালীন পরকালীন মুক্তি সফলতা তারপরে বারো আলেম হওয়া ভালো আলেম শুধু হাদিস পড়লে হ্যাঁ অন্যান্য জ্ঞান যদি না থাকে শুধু হাদিস পড়লে ভালো আলেম হওয়া যায় না যতক্ষণ পর্যন্ত ইসলামের সকল জ্ঞান অর্জন করা না যায় তো সম্পদের মালিক খাওয়া সম্পদের মালিকের জন্য দুনিয়াবি টাকা পয়সার জন্য আসলে কেউ লেখাপড়াটা করে না এই জন্য আমরা এটা বলবো না যে এটা শরীর উত্তর হলো ক মুক্তি পরাকালীন সফলতা এরপরে আমরা প্রশ্নতে যাচ্ছি এরপরে প্রশ্নটি হচ্ছে দুই নম্বর আল হাদিস কিরূপ ওহি আমরা জানি কোরআন যেমন ওহি হাদিসও ওহি তাহলে আমাদের বুঝতে হবে যে আল হাদিস এটা কিরূপ ওহি তো এখানে ওহির মধ্যে অনেক প্রকার আছে বলতে পারো ওহি মাতলু ওহি জালি ওহি গাইরে মাতলু হ্যাঁ ওহি গাইরে তশরি ওহি মাতলু ওহি জলি ওহি গাইরে মাতলু ওহি গাইরে তশরি এখানে তোমাদের উত্তরটা কোনটা হবে এখন এটা বোঝার জন্য তোমাদের পয়েন্টগুলো তো ভালো করে বুঝতে হবে ওহি মাত্র যেগুলি যে সমস্ত ওহি তেলাবাদ কি তেলাবাদ করা হয় ওহি জলি জলি মানে বড় যেগুলো বড় ওহি ওহি গাইরে মাত্র যেটা তেলাবাদ করা হয় ওয়াহিয়ে গাইরে প্রশ্নে এমন ওয়াহি যেটা শরীয় সম্পর্কিত নয় তাহলে এখানে কোনটা আমাদের সঠিক হবে তাহলে আমরা একটু দেখি যে তোমরা বলতে পারো কিনা দেখি কোনটা সঠিক উত্তর হবে হ্যাঁ তাহলে আমরা একটু দেখি কোনটা সঠিক উত্তর আমরা এখানে দেখতে পাচ্ছি গ সঠিক উত্তর ওহি গাইরে মাত্র এটা ওহি গাইরে মাত্র কেন এটা তোমাদের বুঝতে হবে যে এখানে ওহির মধ্যে কোরআন হাদিস কোরআন হচ্ছে ওয়াহি মাটি যেটা তেলাবাদ করা হয় যেটা দিয়ে নামাজ পড়ানো হয় হাদিস দিয়ে কিন্তু নামাজ পড়ানো হয় না তাহলে কোরআন হচ্ছে তেলাবাদকৃত আর হাদিস হচ্ছে তেলাবাদকৃত নয় হাদিস দিয়ে নামাজ পড়ানো হয় না নামাজ পড়া হয় না তাহলে হাদিস ওয়াহিয়ে গাইরে মাটি ওয়াহিয়ের জালি এটা হাদিসের মধ্যে পড়বে গাইরে দশটি এটা পড়বে না কারণ এখানে হাদিস এটা তাশ্রী সুতরাং এখানে সঠিক করতে হবে ওহিয়ে গাইরে এমন ওহি যা তেলাওয়াত কি যা তেলাওয়াত করা হয় না এটাই হলো সঠিক উত্তর তাহলে আমরা এরপরে প্রশ্নতে আমরা চলে যাচ্ছি তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্নতে আমরা দেখতে পাচ্ছি আসসালাম মাজদার হতে আমরের সিগা কোনটি আসসালাম মাজদার আমরের সিগা কোনটি তোমাদের বলতে হবে আমরা কদে দেখতে পাচ্ছি সাল্লিম খতে দেখতে পাচ্ছি আসলিম গতে দেখতে পাচ্ছি তাসাল্লাম আমরা ঘতে দেখতে পাচ্ছি ইস্তালিম ঠিক আছে তাহলে এখানে আসসালাম থেকে কোনটা হবে এখানে এই উত্তরটা দেওয়ার জন্য তোমাদের বুঝতে হবে যে এখানে আসসালাম মাসদারটা কোন ভাবে গিয়ে পড়েছে এটা কোন ভাবের মাজদার হতে পারে তোমাদের জন্য একটা কঠিন হয়ে যাবে কারণ এটা আসসালামুল মাসদার যদি তুমি ওজন মিলাতে যাও তাহলে এটা মিলবে না এটা ব্যতিক্রম ধর্মী একটা মাসদার কিভাবে যে আসলে হলো বাবে তাফিল থেকে তো বাবে তাফিল তুমি তাফিল যদি মিলাও তাহলে সালামের সাথে তুমি মিলে না হ্যাঁ মিল মিলবে তুমি যদি ওই কথাটা জানতে পারো যে বাবে তাফিলের তাফিলুন ছাড়াও মোট পাঁচটা কি আছে মাজদারের ওজন আছে তার মধ্যে একটা আছে ফাল সালামুন তাহলে এখন তুমি বুঝতে পারবে যেমন আমরা সলাতুন সালাম এগুলো তাফিলের একটা মাজদারের ওজন তাহলে আসসালাম মাজদার হতে বাবে তাফিল থেকে আমরটা কি হবে এবার তোমাদেরকে বলতে হবে তোমরা যদি বাবে তাফিলের রূপান্তরটা যদি জানতে পারো সরফে সগির তা তোমরা অবশ্যই পারবে সাররাফাই সাররিফ তাসরিফান বাহুয়া মুসাররিফুন আল আমরু মিনহু সাররিফ এটা যদি জানো তাহলে তোমাদের এটা উত্তর দিয়ে দিতে পারবে আর এমনি মুখস্থ করে তো এটা উত্তর দেওয়া যাবে না তাহলে আমাদের উত্তরটা কি হলো এখানে ক সাল্লিম সাল্লিম তুমি সালাম দাও সাল্লিম তুমি সালাম দাও এখানে আসলিম হবে না আসলিম বাবা এফাল থেকে আকরিম তাসাল্লাম হবে না এটা বাবা তাফাউল থেকে ইস্তালিম হবে না এটা বাবে ইফতিয়াল থেকে তাহলে এখানে উত্তরটা কি হবে সাল্লিম ভাবে থেকে তো সবাই আশা করি এটা সবার মনে রাখতে হবে মনে রাখলে তোমাদের অনেক কাজে আসবে এরপরে প্রশ্নতে আমরা এখন যাচ্ছি চার নং প্রশ্ন তো চার নং প্রশ্নের এই যে প্রশ্নটা ছেলে মাতার ঘরে প্রবেশের হুকুম কি ছেলে তার মায়ের ঘরে যদি প্রবেশ করতে চায় হুকুম কি এটা একটা প্রশ্ন তাহলে আমরা কদা দেখতে পাচ্ছি অনুমতি গ্রহণ করতে হবে খ অনুমতি গ্রহণ করতে হবে না গ রাতে অনুমতি নিতে হবে ক কখনো অনুমতি নিতে হবে না তাহলে এখানে কোনটা উত্তর হবে কারণ এটা আমার মা আমার মায়ের কাছে যেতে আমার অনুমতি লাগবে কিনা এটা একটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় এটা আমাদের কাছে কেমন লাগছে সেটি বড় কথা নয় এটা শরীয়ত হাদিস কি বলছে যে তাহলে আমরা একটু উত্তরে যাই যে এখানে সঠিক উত্তর কি আমরা দেখতে পাচ্ছি এখানে উত্তর হবে ক অনুমতি গ্রহণ করতে হবে কারণ হাদিসের মধ্যে আছে রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন যে তুমি যদি অনুমতি না নাও তো তোমার মা যদি সেখানে পার্সোনালি যদি উলঙ্গ থাকে তাহলে কি তুমি সেখানে প্রবেশ করতে পারবে তাহলে বোঝা গেল যে আমাদেরকে মায়ের রুমে মায়ের পার্সোনাল রুমে আমরা যদি প্রবেশ করতে চাই তাও আমাদেরকে মায়ের কাছ থেকে অনুমতি দিতে হবে তাহলে আমরা একবারে প্রশ্নতে যাচ্ছি আল্লাহ মুসাফাহাতু শব্দটি কোন বাবের কোন বাবের মাসদার আল মুসাফাহাতু শব্দটি কোন বাবের মাসদার আল মুসাফাহাতু শব্দটি কোন বাবের মাসদার ঠিক আছে তাহলে আমরা এখানে এটা একদম সহজ কিভাবে আমরা মুসাফাহাতুন এটা কার সাথে মিলে সেটা দেখব মুসাফাহাতুন ইফআলুন মিলে নাই তাফঈলুন মুসাফাহাতুন মিলে নাই আলাতুন এটা কিন্তু মিলে গেছে মুসাফাহাতুন আলাতুন এটা কিন্তু মিলে গেছে তাফাউল পাহাতুন মিলে নাই তাহলে এখানে উত্তরটা কি হবে একদম সহজ আমরা মিলেই উত্তরটা দিয়ে ফেলতে পারবো যে আল মুসাফাহাতু শব্দটি বাবে মুফাআল বাবে মোফালা এখানে উত্তর হবে গ এখানে উত্তর হবে গ এরপরে আমরা যাচ্ছি যে একটা আমরা বাক্য যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি সেটি হচ্ছে মারহাবান বিল রাকিবিল মুহাজির মারহাবান বিল রাকিবিল মুহাজির এটার অর্থ কি এটার অর্থ হলো এই হিজরতকারী অশ্বারোহীকে স্বাগত হিজরতকারী অশ্বারোহকে স্বাগত এখানে মারহাবান শব্দটি কিবে কি হয়েছে এখানে মারহাবান শব্দটি তারকিবে কি হয়েছে তো এটা এখানে আমরা দেখতে পাচ্ছি মাফুলে বিহি মাফুলে বিহি কাকে বলে মাফুলে বিহি বলে যার উপর কাজটি পতিত হয় মাফলে মোতলাব কাকে বলে যেটি উল্লেখিত ফেলের ধরা হয় হাল যেটা অবস্থা বর্ণনা করে তামিজ যেটা সন্দেহকে দূর করে তাহলে এখানে আমরা মারহাবানটা কি বলতে পারি এটা একটা তোমার চিন্তার বিষয় এটা বুঝে বলতে হবে তা আমরা যদি একটু চিন্তা করি তাহলে আমরা দেখি যে আসলে মার হাবান শব্দটা রক্ত মার হাবান শব্দ হলো স্বাগত তাহলে এখানে মার হাবানের উপরে আরো কিছু শব্দ এখানে উজ্জ্বল আছে সেটা কি ওরা হেবুকুম মারহাবান বিরাকিবিল মুহাজির ওরাহিবুকুম মারহাবান রাকিবিল মুহাজির তাহলে এখানে এখানে একটা কি আছে ওরাহিবু ফেল কি আছে উর্দু আছে তাহলে আমরা এখন বুঝতে পারবো ওরাহিবু ফেল যেহেতু উর্দু আছে তাহলে ওরাহিবু ফেলে মার এটা কি মাসদার ঠিক আছে তাহলে আমরা এটা সরাসরি বলতে পারি যে এটা মাফুলে মুতলক এটা মাফুলে বিহীন নয় এটা হাল নয় এটা তমিস নয় তাহলে এখানে মারহামান শব্দটি তার কিবে কি হয়েছে উত্তর হবে খ মাফুলে মাফুলে তাহলে আমরা এরপরে প্রশ্নটা আমরা যাচ্ছি যে এখানে একটা প্রশ্ন দেখতে পাচ্ছি যে সম্মানী ব্যক্তির সম্মানে দাঁড়ানো হুকুম কি সম্মানী ব্যক্তির সম্মানে হুকুম কি জায়েজ মুস্তাহাব মান্দু তাহলে এখানে তোমাদের বলতে হবে এখানে উত্তরটা হবে কি ক সম্মানী ব্যক্তির সম্মানে দাঁড়ানো জায়েজ রাসুল সাল্লাম বলেছেন ও মহিলা সাইয়েদি যে তোমাদের নেতা সর্দার আসলে তোমরা সম্মানে এরপরে আমরা যে শব্দ আমরা এখন দেখতে পাচ্ছি আত্মাফা উবু শব্দের অর্থ কি আত্মাফা উবু শব্দের অর্থ কি তাহলে আমরা এখানে চারটা অপশন দেখছি গালি দিয়া হাসি দিয়া কন্দন করা হাই তোলা গালি দিয়া হাসি দিয়া কন্দন করা হাই তোলা এখানে কোনটা সঠিক তোমরা একটু বলতে পারবে এখানে তোমরা কনফিউজ হয়ে যাও যেটা আরবি শব্দ তাহলে আত্মাফা উহু শব্দের অর্থ হলো হাইতুলা ইতুলা হাইতুলা হাইতুলা বুঝুন তো হাইতুলা হচ্ছে আমরা যে হা করে এভাবে দিই হ্যাঁ এটা হচ্ছে কি হাইতুলা ঠিক আছে হাইতুলা আসলে মুখের মধ্যে কি দিতে হয় মুখের মধ্যে হাত দিতে হয় নয় নম্বর প্রশ্ন আমরা আসছি যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী কে হজরত আনাস হজরত আয়সা হজরত আবু হরাইরা হজরত আলী কে বেশি হাদিস কি করেছে বর্ণনা করেছে এখানে আমরা যারা সাহাবিদের নাম দেখতেছি এখানে হজরত আলী অনেক বড় সাহাবি এখানে আম্মাজান আয়সা হ্যাঁ আনাস খাদেবুর রসুল আমরা এখানে মনে করবো যে সবচেয়ে আলী যেহেতু বেশি বড় সাহাবি হয়তো উনি বেশি হাদিস বর্ণনা করেছেন এই জন্য আমরা মনে করতে পারি আসলে এই উত্তরটা দেওয়ার জন্য আমরা এই সাহাবা থেকে বিভিন্ন সাহাবা থেকে কার থেকে কতগুলো হাদিস এসেছে ওই বিষয়টা যদি আমরা একটু জানি তাহলে এই উত্তরটা আমরা সুন্দরভাবে দিতে পারবো তো আজকে আমি আপনাদের জন্য এখানে একটা এই লিস্ট এখানে আমি দেওয়ার চেষ্টা করেছি সেটি হচ্ছে যে আমরা সবাই দেখতে পাচ্ছি যে এখানে এক নম্বর আছে হজরত আবু হুরাইরা হজরত আবু হুরাইরা রাজিয়াল্লাহ তাআলা তিনি মৃত্যুবরণ করেছেন সাতান্ন হিজড়িতে সাতান্ন হিজড়িতে মৃত্যুবরণ করেছেন উনি মোট বয়স পেয়েছেন আটাত্তর বছর ওনার সম্পূর্ণ হাদিস হলো পাঁচ হাজার তিনশো চুয়াত্তর চুয়াত্তর হজরত আয়সা সিদ্দিকা রাজি আল্লাহ তালাহ রাজি আল্লাহ তালাহা তিনি ইন্তেকাল করেছেন আটান্ন হিজড়ি মোট বয়স পেয়েছেন সাতষট্টি মোট হাদিস বাইশশো দশটি হজরত আবদুল্লাহ বিন আব্বাস রাজি আল্লাহ তিনি ইন্তেকাল করেছেন আটষট্টি হিজড়ি সনে একাত্তর বছর হায়াত পেয়েছেন ইবিন আব্বাস রাজি আল্লাহ মোট হাদিস বর্ণনা করেছেন ষোলোশত সাত হজরত আবদুল্লাহ এবিন উমার আদি আল্লাহ সত্তর হিজড়িতে ইন্তেকাল করেছেন চুরাশি বছর উনি হায়াত পেয়েছেন ওনার মোট হাদিস ষোলোশো তিরিশটি হজরত জাবের ইবিনি আবদুল্লাহ রবি আল্লাহ তালু চুয়াত্তর হিজড়ি সনে ইন্তেকাল করেছেন চুরানব্বই বছর হায়াত পেয়েছেন পনেরোশো চল্লিশটি হাদিস বর্ণনা করেছেন এরপরে আমি এই আরেকটা এখানে একটা লিস্টে আমি এখানে এনেছি যাতে সবার মনে থাকে সেটি হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এক নম্বর সহি বুহারি বুহারি শরীফের লেখকের নাম মোহাম্মদ বিন ইসমাইল ইবিন ইব্রাহিম ইবিন মুগিরা তিনি একশত চুরানব্বই একশত চুরানব্বই হিজিরি তেরোয়ে সাওয়াল আটশো বিশ খ্রিস্টাব্দের উনিশে জুলাই উনিশে জুলাই উনি জন্মগ্রহণ করেছেন আর উনি মৃত্যুবরণ করেছেন দুইশত ছাপ্পান্ন হিজিরি মোট বয়স পেয়েছেন বাষট্টি বছর উনি বোহারি শরীফের মধ্যে হাদিস বর্ণনা করেছেন সাত হাজার তিনশো সাতানব্বইটি দুই নম্বর সহি মুসলিম সহি মুসলিমের লেখকের নাম মুসলিম ইবিন হাজার আল হুসাইরি আল নিশাপুরি উনি দুই শত চার হিজড়িতে নিশাপুরে উনি জন্মগ্রহণ করেন দুইশ একষট্টি হিজড়ি সনে ইন্তেকাল করেন উনি টোটাল সাতান্ন বছর হায়াত পেয়েছেন ওনার সহি মুসলিমের মধ্যে হাদিস চার হাজার জামিউদ্দিন মিজি জামিউ তিরমিজির লেখকের নাম আবু ইসা মোহাম্মদ বিন ইসা আর তিরমিজি উনি দুইশত নয় হিজড়িতে খোরাসানের তিরমিজি শহরে জন্মগ্রহণ করেছেন দুইশত উনাশি হিজড়ি সনে মৃত্যুবরণ করেছেন সত্তর বছর হায়াত পেয়েছেন এবং ওনার সহি তিরমিজিতে তিন হাজার আটশত বারোটি হাদিস রয়েছে তার নম্বরে সোনানে আবু দাউদ আবু দাউদ সুলাইমান ইবিন আশআশ ইবিন ইসহাক দুইশত দুই হিজড়িতে সে স্থান নামক স্থানে জন্মগ্রহণ করেন দুইশত পঁচাত্তর হিজড়ি সনে ইন্তেকাল করেন তিয়াত্তর বছর হায়াত পেয়ে চার হাজার আটশোটি হাদিস আবুদাউদ শরীফে বর্ণনা করেছেন এরপর আমরা দেখতে পাচ্ছি পাঁচ নম্বর হচ্ছে সুনানে নাসাই সুনানে নাসাই ইমাম আবু আব্দুর রহমান আহমদ ইবিনে সোয়াইব ইবিনা আলী আল কোরআসানি আল নাসাই তিনি দুই শত পনেরো হিজড়ি নাসার শহরে জন্মগ্রহণ করেছেন তিনি শত তিন হিজড়ি সনে ইন্তিকাল করেছেন আটাশি বছর হায়াত পেয়েছেন সহি সোনানে নাসাইয়ের মধ্যে পাঁচ হাজার সাতশো একষট্টিতে হাদিস উনি বর্ণনা করেছেন ছয় নম্বর আমরা দেখতে পাচ্ছি সোনানে ইবিনী মাজা সুনানে ইবিনি মাজা লেখক আবু আবদুল্লাহ মোহাম্মদ ইবিনি ইয়াজিদ উনি দুইশত সত্তর হিজড়িতে জন্মগ্রহণ করেছেন দুইশত তিয়াত্তর হিজড়ি সনে ইন্তেকাল করেছেন চৌষট্টি বছর হায়াত পেয়েছেন চার হাজার তিনশো উনপঞ্চাশটি হাদিস সোনানে ইবিনে মাজার ভিতরে উনি হাদিস বর্ণনা করেছেন এটা হলো ছয়টি বড় বড় বিশুদ্ধ সহি কিতাব এই বিষয়টা যদি তোমাদের মনে থাকে তাহলে ইনশাল্লাহ তোমাদের অনেক কাজে আসবে তাহলে আমরা সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী যে প্রশ্নটি করেছিলাম আমরা সেই প্রশ্নে চলে যাই সেই প্রশ্নের উত্তর হবে হজরত আবু হুরাইরা রাজি আল্লাহ তিনি এই নবীজি সাল্লাহ সাল্লামের সাথে সর্বদা নবীর সাথে থাকতেন এবং নবীর থেকে সর্বদা হাদিস বেশি বর্ণনা করেছেন এই তার আমরা এখানে হজরত আনস আনসের নাম আসছে হজরত আনাস বাইশত ছিয়াশিটি হাদিস বর্ণনা করেছেন আমরা জানাই সারা দিয়ে আল্লাহ বাইশশো দশ আবু হুরাইরা পাঁচ হাজার তিনশো চুয়াত্তর উনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন আমরা দশ নম্বর প্রশ্নে চলে এসেছি সেটি হলো আত্মাবাস্তম শব্দের অর্থ কি আত্মাবাস্তম শব্দের অর্থ কোনটি এখানে আমরা দেখতে পাচ্ছি মৃদু হাসি অর্থ হাসি কিলকিল করে হাসা কান্না জড়িত হাসি এখানে কোনটা হবে উত্তর তা আমরা একটু দেখে যাই উত্তর হবে মৃদু হাসি ক কেন অর্থ হাসিতে দিতে বলে কাহকাহাতে কাহা কাহাতো কিলকিল করে হাসা এটাও হবে না এটাও কাহা কাহাতুন কান্না জড়িত হাসি সেটাও এখানে নয় আর স্বাভাবিক হাসা দেহ কোন দেহ কোন তাহলে তার তাবাস্যম এটি হচ্ছে মৃদু হাসি অর্থাৎ এমন হাসি যেটা ঠোঁটের মধ্যে দেখা যায় দাঁত দেখা যায় না তো আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম আজকের এই বহু নির্বাচনী হাতে শরীফ দাখিল পরীক্ষার্থী এবং দশম পরীক্ষার্থী অনেক গুরুত্বপূর্ণ আশা করি সব ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হবে আমাদের ইসলামিক নেটওয়ার্ক সাথে সবাই থাকবে আবার দেখা হবে আসসালামু আলাইকুম